ছেলেদের ধারণা আমরা মেয়েরা টাকা ছাড়া কিছুই চাই না আরে ভাই জানোই যখন তো কামাও না মেয়েদের ধারণা আমরা ছেলেরা শরীর ছাড়া কিছু বুঝি না আরে বই জানোই যখন বিলিয়ে দাও না